বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে আপনাদের পুরাতন ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন আপনার চ্যানেলে যদি মনে করেন যে পঞ্চাশটা ভিডিও আছে সেগুলা পুরাতন মানে আগের ভিডিও তো এখন আর আগের যে ভিডিওগুলো আছে আপনার দেখবেন যে আপনারা কিন্তু অনেক তফাত করে ফেলতে অনেক পরিবর্তন হয়ে গেছে আপনার কন্টেন্ট কোয়ালিটি তো বন্ধুরা আমরা প্রথমত বা প্রথম দিকে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো বানাই সেগুলো অতটা ভালো হয় না যার কারণে ভিউস আসে না তো আজকে আমি সেটি বলবো কিভাবে আপনারা ওই ধরনের ভিডিওগুলোকে ভিউস আনতে পারেন সেই ভিডিওগুলোতে এবং সেগুলো কিভাবে ভাইরাল করতে পারেন তো বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাগানটি অল করে রাখবেন কারণ আমরা এই ধরনের ভিডিও সবসময় বানাই যাতে করে আপনাদের উপকার হয় তো বন্ধুরা আজকে সেই ধরনের একটি টপিক নিয়ে কথা বলতেছি আর আজকে আমি কথা বলবো আপনারা পুরাতন ভিডিওকে কিভাবে ভাইরাল করবেন এই কাজটি করার জন্য আপনার আগের যে ভিডিওগুলো আপনি ট্যাগ ডিসক্রিপশন টাইটেল থাবনেল যেগুলো দিছিলেন আমাদের মূলত সেখানে কিন্তু ভুল হয়ে যায় প্রথম দিকে আস্তে আস্তে যত যত দিন যায় যত আমরা ভিডিও তৈরি করি আস্তে আস্তে সব কিছু শিখি এবং সেই ভিডিওগুলোকে আস্তে আস্তে পারফেক্টলি ভাইরাল হয় কিন্তু আগে যে ভিডিওগুলো আমরা বানাইছিলাম সেগুলোর দিকে কিন্তু আমরা নজর দিই না তো আমাদের উচিত সেগুলোর দিকেও নজর দেওয়া এবং সেগুলোতেও আমাদের যেহেতু এখন পঞ্চাশটা ষাটটা ভিডিও আমরা আপলোড করে দিয়েছি চ্যানেলে তো আমরা জানি এখন টাইটেল কীরকম দিতে হবে থাবনেল কীরকম বানাইতে হবে ট্যাগ কীরকম দিতে হবে তো সেই ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে এবং সেগুলোতে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ ঠিক করে দিতে হবে এরপর এখন কথা যেটা সেটা হচ্ছে আপনারা যদি পঞ্চাশটা ভিডিও দিয়ে থাকেন আপনার চ্যানেলে তো সেখানে কিন্তু এরকম কোনো ভিডিও থাকবে যেগুলো হচ্ছে বর্তমানে ভাইরাল চলতেছে বা যেগুলোর ভিউজ বর্তমানে বেশি হচ্ছে তো এই ধরনের যে ভিডিওগুলো আছে আপনার চ্যানেলের তো আপনি প্রথমে ইউটিউবে যাবেন যে সার্চ করবেন এবং ওই ধরনের ভিডিও থেকে আপনার ট্যাগ কালেক্ট করবেন ট্যাগ নেবেন এবং নিয়ে সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে বসিয়ে দেবেন তো আপনারা হয়তো কেউ জানেন না যে ট্যাগ কীভাবে বের করতে হয় তো এই রিলেটেড আমার ভিডিও আছে আই আই বাটনে দেখতে পারবেন তো সেখান থেকে দেখে নেবেন সেই ভিডিওটি এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে থাকবে তো সেই ট্যাগগুলো যদি আপনার পুরাতন ভিডিওতে দিয়ে দেন তাহলে আপনার কিন্তু পুরাতন ভিডিওটাও ভিউ হওয়া শুরু করবে তো বন্ধুরা এই ছিল আসলে সিম্পল ট্রিক আর এই সিম্পল ট্রিকটা কিন্তু অনেকেই কাজে লাগায় না যার কারণে তাদের পুরাতন ভিডিওতে কিন্তু ভিউজ হয় না বা আসে না তো বন্ধুরা আশা করি ভালো লাগলো ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পাশাপাশি বেলাইকনটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে